তো বন্ধুরা আজকে আমরা আরেকটা নতুন অঙ্ক নিয়ে আসলাম এটা হচ্ছে বিজনেস ম্যাথের সেটের অঙ্ক সেটের অঙ্ক সেটের প্রমাণ আটটা প্রমাণ আছে তার মধ্যে আমরা একটি প্রমাণ আজকে সমাধান টানব ঠিক আছে তাহলে আমরা প্রমাণে চলে যাই আর প্রমাণে যাওয়ার আগে আমি তিনটা চিহ্ন সম্পর্কে একটা ধারণা দেব তিনটে চিহ্ন সম্পর্কে একটি ধারণা দেব একটি হচ্ছে এটা হচ্ছে ইন্টারসেকশন চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন আর আরেকটা চিহ্ন আছে ইউ অর্থাৎ ইউনিয়ন ইউনিয়ন আছে আরেকটা চিহ্ন আছে বিলংস এই তিনটা চিহ্ন আমরা মোটামুটি এখানে একটু ধারণা মানে জানা থাকলে ভালো অঙ্কটার জন্য সহজ হবে আমরা এখন প্রমাণে যাব অর্থাৎ A union bracket A B union C to a union B union C অর্থাৎ ডান পাশ সমান বাম পাশ ডান পাশ সমান বাম পাশে মিলাইতে হবে অর্থাৎ আমরা এখন ডান পাশ ধরে অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে লিখবো হচ্ছে প্রমাণ যেহেতু প্রমাণের অঙ্ক এই জন্য আমরা কি লিখবো প্রমাণ লেট ধরি A union bracket B union C এর একটি উপাদান এর একটি উপাদান এক্স অর্থাৎ A union bracket B union C এর একটি উপাদান হচ্ছে এক্স আমরা এটা ধরে নিলাম তাহলে আমরা কি লিখতে পারি বা এক্স বিলংস আমরা যে চিহ্নটা যেটা শিখছি সেটা হচ্ছে এক্স বিলংস কত A x belongs A union bracket B union C এটা এখন আমরা লিখতে পারি আর আরেকটা জিনিস আমরা শিখে নিই সেটা হচ্ছে আমরা এই ইউনিয়ন সমান সমান একটা কথা লিখতে পারি সেটা হচ্ছে অর্থাৎ এখন আমরা লিখব কি পরের লাইনটা লিখতে পারি এক্স বিলংস এ এটার অর্থ আমরা লিখব কি অথবা অথবা এটুকু আমরা রেখে দিলাম ব্যাকেটে বি ইউনিয়ন সি আচ্ছা পরের লাইনটা আমরা এখানে অথবাটা উঠাই দিব তাহলে লিখতে পারি বা এক্স বিলংস এ অথবা আচ্ছা এই টোটালের আমরা একটি উপাদান নিছি এক্স তাহলে এই এর বির হলো এক্স আমরা সেই ক্ষেত্রে নিতে পারি এক্স ইন্টারসেকশন বি এর না ইউ এর হচ্ছে ধৈর্য অথবা আমরা অথবাটা লিখতে পারি অথবা সি এর উপাদান আমরা এক্স ধরছি তো আমরা এখন এক্স বিলংস সি লিখে দিতে পারি এখন আমাদের বিষয়টা কি দাঁড়ালো আমাদের আলাদা আলাদা তিনটা পার্ট হয়ে গেল এটুকু একটা এটুকু একটা এটুকু একটা যেহেতু উপরে left hand side right hand সাইডের সঙ্গে হবে সো আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে একটু ফলো করি ব্যাকেটে আমরা তাহলে কি করতে পারি এ বি তাহলে আমরা বি পর্যন্ত যদি ব্যাকেট দেই তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমরা হচ্ছে এই দুইটা একটু কমন নিই এই দুইটা যদি কমন নেই তাহলে এক্স বিলংস এ অথবা কি হয় বি ব্র্যাকেট দিলাম অথবা অথবা এক্স সি তো বন্ধুরা এখন আমরা এই অথবাটা উঠাই দিব আবারও বলি এই অথবাটা আমরা এইটা সমান সমান যদি এটা করি তাহলে আমরা লিখতে পারি অথবা অথবা সমান সমান এভিয়ন আমরা এটা লিখতেই পারি তাহলে আমরা অথবাটা এখন উঠাই দেব তাহলে এক্স বিলংস এ বি আমরা ব্যাকেট দিছি তাহলে ব্যাকেটটা দিচ্ছি অথবা এক্স সি বন্ধুরা এখন আমরা এটা আর এটা যদি কমন নেই তাহলে বিষয়টা কি দাঁড়ায় এক বিলংস একদম বি আমরা অথবা লিখবো এটা সেটা হচ্ছে ব্যাকিটা আটকে দিয়ে এই নিয়ে এখন এটা আমরা কমন নিছি এটা এবং এটা যদি যদি কমন নেই তাহলে কি করবো এটা কমন নিছি তাহলে এখানে পাশে কি সি তো বন্ধুরা দেখে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা এটা রেজাল্টে চলে আসলাম আমরা এখন কি লিখতে পারি তাহলে লিখতে পারি হচ্ছে এ এ এ ইউনিয়ন আমরা লিখতে পারি হচ্ছে সাজেট মানে আমরা এই চিহ্নটা ইউজ করলাম এই কারণে আমরা এক পাশ দিয়ে এই পাশটা মিলাইছি মেলানোর ক্ষেত্রে এই জন্য আমরা এখানে মানে সাপোজ এটা থেকে এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি এখন এটা দিয়ে যখন এটা আসবে এটাও যখন এটা দিয়ে প্রমাণ হবে তখন আমরা এখানে কি করব এই মানে সাপোজ না লিখে লিখবো হচ্ছে ইজিক্যাল টু ঠিক আছে আমরা তাকে তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আমরা এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইডে আবার একটু চলে যাই আমি বোঝানো চাচ্ছি আমার বোর্ড থেকে কিছু জিনিস লিখে দিচ্ছি তো লেট আমি হচ্ছে রাইট হ্যান্ড সাইড এখন এখানে তুলবো A union B bracket union C এর একটি উপাদান হচ্ছে এক্স এর একটি উপাদান এক্স তো বন্ধুরা এখন বা লিখতে পারি আমরা x belongs A union B bracket আচ্ছা, আমরা জেনেছি কি ইউনিয়ন এর আরেকটি আমরা কি লিখতে পারি বা অথবা তাইলে বা আমরা এখানে লিখলাম এক্স বিলংস কি ব্র্যাকেট টু রেখে দিলাম এ ইউনিয়ন বি এটার অর্থ লিখে দিলাম আমরা অথবা অথবা আচ্ছা এখন এই টোটাল টুকের উপর আমরা কি নিছি এক্স এক্স একটি উপাদান তাহলে এই টা আমরা এখানে লিখতে পারি এক্স ইউনিয়ন কি c ইন্টারসেকশন c আমরা পরবর্তীতে লাইনে আবার লিখতে পারি এক্স ইন্টারসেকশন এই ইন্টারসেকশন এইটা এটা এবং এটার সঙ্গে দুটোর সঙ্গে গুণন অবস্থায় আছে তাহলে আমরা লিখতে পারি কি এ এটার অর্থ আমরা এভাবে উঠাই দিতে পারি এখানে লিখতে পারি হচ্ছে অথবা অথবা আমরা এই এক্স এর আগে আবার নিয়ে আসতে পারি এক্স লঞ্চ বি অথবা এক্স সি তো বন্ধুরা এখন দেখেন আমাদের আবার আলাদা আলাদা তিনটা পার্ট এই একটা এই একটা এই একটা তিনটা পার্ট হলো তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের সঙ্গে যদি মিলাতে যাই তাহলে আমরা কি করতে পারি বি এবং সি অর্থাৎ বি এবং সিকে ব্যাকেট দ্বারা আটকে দিতে পারি তাহলে এখন লিখতে পারি বা এক্স বিলংস এ অথবা এই দুইটা আমরা কমন নিতে পারি এই দুইটা আমরা কমন নেই কি এক্স বিলংস বি অথবা সি যেহেতু ব্যাকেটের মধ্যে আমরা আটকে দিলাম ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এরপরের লাইনটা কি হতে পারে আগে যে শিখছি তাহলে এরপরের লাইনটা হবে হচ্ছে এক্স বিলংস এ অথবা আমরা এই অথবাটা উঠাই দিই x intersection B union C তাহলে আমরা এবার এইটা এইটা যদি কমন নেই তাহলে থাকে কি এ তাহলে আমরা এটা নিলাম এক্স ইন্টারসেকশন এ অথবা আমরা উঠে দিয়ে লিখতে পারি হচ্ছে এ নেওয়ার একটু ব্র্যাকেটে আছে D union C D union C এবার লিখবো কি A union B bracket intersection C A union bracket B C বন্ধুরা খেয়াল করি আমরা এটা পেয়েছি হচ্ছে এটা পেয়েছি হচ্ছে ডান পাশের থেকে এটা পেয়েছি হচ্ছে বাম পাশের থেকে দুইটারই আমরা আগে লিখছি হচ্ছে ইন্টারসেকশন ঠিক আছে তাহলে এটা আমরা একটা লিখতে পারি এক নং সমীকরণ এটা আমরা লিখতে পারি দুই নং সমীকরণ হ্যাঁ এটা আমরা লিখতে পারি তাহলে আমরা এখন লিখতে পারি সমীকরণ এবং দুই নং সমীকরণ থেকে প্রমাণিত হয় যে A union bracket B union C subset A union B bracket union C এক নং ও দুই নং হতে হতে প্রমাণিত প্রমাণিত যে এইভাবে আমরা এই লাইনটা লিখে দিতে পারি প্রমাণিত যে A union bracket B union C সমান A bracket A union B bracket union C এটা হচ্ছে প্রমাণিত